যে আনসার বিডিপি ওরা বলতেছে মিজান ভাইকে বলছে আরে মিজান ভাই আপনি নিজেই তো একটা বাঁধো আপনি পাঁচশো কেন খুঁজতে আসছেন এখানে আমি তো নিজে বানো আমি বানোদের হেড এখন এখানে আমাদের যে বেলা বানানো আছে ওগুলো হারা গেছে এটা টোটালি হচ্ছে মানে বানাও এটা টোটালি আসছিল হলো মানে বানর সাপ্লাই দিতে পাঁচশো বানর নিয়ে আসছে এই লোক এই লোক রাস্তার মধ্যে কোনো মানুষজন নাই পুরো রাস্তায় বৃষ্টি বৃষ্টিতে পুরো এলাকার অবস্থা খুব খারাপ বৃষ্টি বাদলে পুরো রাস্তাঘাট প্যাক কাদা হয়ে আছে বের হবো যে বের হওয়ার মতো কোনো ওয়ে পাইতেছি না এখন বাইক আছে বাইকও তো ওয়াশ করে রাখছি বৃষ্টির মধ্যে আবার বাইকটা নিয়ে বের হলে কাদা নষ্ট হয়ে যাবে আবার অটো টটো কিছু খুঁজে পাইতেছি না কি করব এক জায়গা থেকে আরেক জায়গায় আসার পর যে এই সিচুয়েশন ক্রিয়েট করবো কখনো বুঝতে পারি না এই জন্য এখন বোরিং ফিল করতেছি আচ্ছা আপনি বান্দরবনে কেন আসছিলেন বান্দরবনে আসছিলাম মেনলি মুনলাই পাড়া যাবো পাহাড়িদের জীবন উপকরণগুলো দেখবো পাহাড়িরা আপনি আমরা শুনলাম তো আপনি তো ওই বান্দরবনে আবার আমাদের মিজান ভাই পাঁচশো বান্দর নাকি হারায় গেছে বান্দরগুলো উনি আসছে বান্দরবনে খুঁজতে এবং বান্দরবনে এখন ওই যে এই প্রশাসনের লোকজন বলছে আপনি নিজেই তো একটা বান্ধব তাই যোগে আপনি কি বন্ধ হয়ে গেছে না ক্যামেরার সামনে আসতাম আসছি এই কারণে এটা বলার জন্য নাহলে আমি আসতাম না <laughs> দেখতেছেন না মূলত মূলত হয়েছে যে কালকে বৃষ্টির কারণে ভেঙে গেলে পাঁচশো বারো আর কিছু জায়গা গেছে হারায় গেছে এখন আমরা সকালবেলা এখন এই বৃষ্টির মধ্যে যাচ্ছি পাঁচশো জনগণ কি এতই বোকা যে পাঁচশো বানর পাঁচশো বানর কি বাংলাদেশ চিড়াখানা চিড়াখানা থেকে চিড়াখানা ফয়েজ থেকে চিড়াখানা শুরু করে বান্দরবনে যত বান্দর আছে মানে সব সব মানে কাছে বোকা আপনাদেরকে এরা বোকা বানাচ্ছে বুঝছেন

আমরা যে হোটেলে উঠছি আর হচ্ছে ওই যে আমাদের এখান থেকে একটু মানে মোটামুটি কিছু একটা মানে ভিউগুলি দেখা যায় না না আপনারা এখান থেকেই দেখেন আপনাদের ওনারা বাইরে গিয়ে যে ভিউ দেখাবে ওই সিচুয়েশন ওদের নাই ওনাদের তো শরীরই চলে না না বৃষ্টি তো বৃষ্টি নাই এখন নাই তো ওনারা রুমের মধ্যে বসে বসে আপনারা ঘরের বসেই দেখতে পারেন বাকি আমরা বলেন যে আপনারা যে বাইরে গিয়ে ভালো বাইরে কনসার্ট থেকে দেখে তারপরে বাইরে যা দেখাচ্ছি ইনশাআল্লাহ হ্যাঁ চলেন তাহলে আমরা বাইরে যাই গিয়ে আপনি তো ভালো কনসার্টটা দেখেন কনসার্টটা আমাদের দেখেন না এই যে নোংরা ময়লা এগুলো নোংরা থাকতেই পারে আপনারা যে দেখেন কি ব্যাচেলর তো এটা হচ্ছে ফর্ম সেট এটা হচ্ছে ফর্ম সেট এটা হচ্ছে আমাদের ভাইয়ের বড় ভাইয়ের যে বাইকটা আমাদের বাইক ওই যে ওই গাড়িটা আমাদের ফ্রি দিচ্ছে অবশ্য বাট আমরা গাড়িতে ঘুরতে চাই না আমরা রাইড করবো না গাড়ি দিয়ে রাইড করবো না এই একটা হচ্ছে রিসোর্ট এখানে থাকলে তো আরেকটা ভূত তাই আমরা এখানে থাকি সুন্দর এই দেখেন পাহাড় কত মানে আমরা কত উপরে আছি ওই যে নিচে অনেক গভীর অনেক নিচে বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি পড়তেই আছে হ্যাঁ। পড়তেই সো বৃষ্টি পড়তেছে চেষ্টা করবো এই বৃষ্টির মধ্যে ভালো কিছু দেখানোর জন্য আল্লাহ যদি চায় তাহলে চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য হোপফুলি আশা হোপফুলি এনজয় করবেন আর আশা করি যে ইনশাল্লাহ অবশ্যই আপনাকে দেখাতে পারবো তো দেখ নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বর্তমানে যেহেতু আছে আমাদের সেলিম ভাই সে হচ্ছে আমাদের হোল্ডার ব্যাক সাইডে আছে আমাদের মিজান ভাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর কিছু লাগবে না ওকে চ্যানেল সাবস্ক্রাইব করা দরকার নাই আমাদের সাবস্ক্রাইবের এত লোক নাই সাবস্ক্রাইব করলেও আপনার খুশি লাইক দিলে আপনার খুশি আর আপনি জোর করে জোর আপনি যদি একটু ভালো লাগে তাহলে দেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব যেটাই মঞ্চে করে দেন আর হচ্ছে আমরা এখন বাইরে যাব বৃষ্টি পড়তেছে দেখি অটোটা নিয়ে কোথায় কোথায় তো বাইরে যাই এরপরে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ টাটা বাই বাই